আচ্ছা আমরা যেটা বলেছিলাম স্যার যে আমরা চাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও করতে যা লাগে আমরা শিখবো স্টেপ বাই স্টেপ কোনো তাড়াহুড়া করবো না কিছু স্কিপ করবো না ইনশাল্লাহ হ্যাঁ তো আমি একটা আচ্ছা। খসড়া একটা ইয়ে করেছিলাম বলতে আপনাকে পাঠাইছিলাম যে স্টেপ গুলা ওটা আপনি অদল বদল করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মনে হচ্ছে যে মূল মূলত আমরা এগুলি অ্যাড করি একটা অডিও একটা থামলেন একটা স্টিকার এন্ড বিগিনিং ইন্ট্রো সব এড করলেই তো হয়ে যাবে মনে হচ্ছে জি জি সেটা করতে পারেন। আর হচ্ছে এখানে কয়েকটা বিষয় একটু কনফিউশন আছি আমি। সেটা হচ্ছে লাস্টে আপনি একটা নয় নম্বর পয়েন্টে লিখেছেন লাস্ট থিম অ্যাড করুন। থিম অ্যাড করুন বলতে আসলে কি বুঝিয়েছেন এটা আমি স্পষ্ট না। জি একেবারে ভিডিওর শেষে দেখবেন একটা থিম আছে ওই যে ও আচ্ছা। হ্যাঁ ওইটাই বলছি আমি আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম অ্যাপে যান জি, জি, জি বুঝতে পেরেছি। মানে হচ্ছে হ্যাঁ। কিছু ভিডিও সাজেশন দেখায় ওর একটা ফ্রেম টাইপের আর কি রেকর্ড করেই আছে এটা আমরা শুধু অ্যাড করে দেই শুধু মনে হচ্ছে জি জি আমাদের হ্যাঁ বলেন আমার তার ছিল সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের যেমন ভিডিও এডিটিং এর যে ট্রেন্ড যেটা সেই ট্রেন্ডটাকে ফলো করে কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আসলে করা যেত কিনা সেটা সেই ব্যাপারে আমি একটু বেশি ফোকাস ছিলাম তো আগে আমরা আপনি যেহেতু বলেছেন যে আমরা এই থিওরিতে মোটামুটি আপনি যেভাবে বলেছেন এটা দুই তিন তিনটা ক্লাসে আমার মনে হয় যে সব কমপ্লিট করা যাবে যদি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন তো আর যদি এরপরও সমস্যা আহ, হয় তাহলে আরো এক- দু একটা ক্লাস এক্সট্রা এর সাথে অ্যাড করে আর বাকি অ্যাডভান্স লেভেল কিছু কাজ আমি লাস্টে কয়েকটা ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা এটাই সবচেয়ে ভালো প্ল্যান জি আমি একমত আচ্ছা তো আজকে তাহলে কি কাজ করব ভাই আমাকে বলেন তো প্রথম থেকে আমরা শুরু করি যে আমাদের একটা থামলেন যে আমাদের বোধহয় আছে বোধহয় ইয়েতে কি বলে পাঠাইছে নাকি আল্লাহ জানে আচ্ছা। একটা থামলেন একটা অডিও অডিও বোধহয় পাঠাই পাঠাইছি আমি না নাকি পাঠাই নাই গ্রুপে হ্যাঁ, পাঠাইছি যে পিএলপি ফাইলটা পাঠাই পাঠালাম এবং একটা অডিও পাঠালাম এই কেন্দ্র করে আমরা একটা ভিডিও তৈরি করে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাবেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভিডিও এডিটিং কোর্স একেবারে প্রথমে যান উপরে একেবারে উপরে ওই যে আপনি আমাকে যে পিএলপি ফাইলটা দিলেন সেটা আছে আচ্ছা একেবারে উপরে এই যে উপরে পিএলপি আর এর নিচে আছে যে অডিওটা নিয়ে আমরা ভিডিও করব সেটা আচ্ছা ভাইজান সেদিন যেটা দিয়েছিলাম ভিডিও দেখেছিলেন? আচ্ছা, তো এখন কথা হচ্ছে জি ভাই আপনি একটা ভিডিও দিয়েছিলেন আমাকে। না, সাইফুর রহমান ভাইকে দিয়েছিলাম আমি। ওই যে অডিও মানে থেকে ভিডিও ও আমি মনে দেখিনি এখনো খুব সম্ভবত। আচ্ছা ভাই, আমি আপনার ভিডিওটা হ্যাঁ, ভিডিওর ফিডব্যাক সম্পর্কে আমি সবগুলো বলবো ইনশাল্লাহ সমস্যা নেই। আপনাদের এটা ব্রিফলি একটু আলোচনা করে দিব। তো এখন কথা হচ্ছে যে আমাদের প্রথমে পিএলপি রিলেটেড কিছু কাজও আছে যে অডিও নিয়ে যদি কাজ করেন তো সেক্ষেত্রে পিএলপি আমি যেটা কাজ করেছিলাম এর আগে সেটা আমি একটু ওপেন করি আচ্ছা আমার কাজটা ছিল হচ্ছে এটা কিবোধ ও অপবাদ ভয়ঙ্কর এটা শাইকের নাম ছিল এবং আমি এখানে লিখছিলাম অডিও স্পেকট্রাম হেয়ার মানে হচ্ছে অডিও ভিজুয়ালাইজেশন করে সেটাকে এখানে আমি বসিয়ে দিব তো আমি এটা আপাতত ডিলিট করে দিব এটাকে ডিলিট করে আমি এইটুকুকে জাস্ট একটা এক্সপোর্ট করে নিব ফাইল থেকে এক্সপোর্টে গেলাম এখানে যেটা হাই টু যেটা আছে এটাতে আমার চলবে তো তারপর আমি একটা হাই দিয়ে নিচ্ছি রেজুলেশনটা আচ্ছা এবার আসেন হচ্ছে এটাকে কেটে দিই ফটো ফটো থেকে আমি এটা সিলেক্ট করে নিব আচ্ছা এখন ক্যানভাসটাকে আমি করে নিব হচ্ছে সিক্সটিন বাই নাইন আচ্ছা তো সর্বপ্রথম আমাদের কাজ হবে যেটা আমি দেখেন এখানে শুরুতে একটা পিকচার ইম্পোর্ট করে নিলাম এই পিকচারের উপর আমার যাবতীয় কাজ হবে তো এটা কাজ হচ্ছে আমাদের অডিও রিলেটেড কাজ তো এখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইন্ট্রোটা দেওয়া আছে সেই ইন্ট্রোটাকে আমি অ্যাড করে নিব এই জন্য আমি যাচ্ছি হচ্ছে কি কি করবে একটু বলবেন কাইন্ডলি আমাকে হ্যাঁ, আমাদের আচ্ছা আমার ট্যাপটা মনে হয় আবার বুঝতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্যাপটা অফ করে দিয়েছিলাম আমি আবার একটু ট্যাপটা অন করে নেই শো ট্যাবস এখন এখন মনে হয় আমি কোথায় কোথায় ট্যাপ করতেছি আপনি দেখতে পাচ্ছেন জি ভাই তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইন্ট্রো সেটা যে 5 সেকেন্ডের একটা ইন্ট্রো ছিল সেই ইন্ট্রোটাকে আমি অ্যাড করে নিলাম এখন আমার দেখেন ভিডিও শুরুতে ইন্ট্রোটা আছে একটু স্টেপ আবার বলেন কথা কি করলেন আবার যে মিউজিক নাকি আচ্ছা আমি এখান থেকে রিডিউ করছি আমার এটা এই যে প্লাস অপশন যেটা আছে প্লাস পিঙ্ক কালার বা রেডিশ প্লাস আইকন এখান থেকে আমি ট্যাপ করে ভিডিও অথবা ফটো এটা থেকে আমি সিলেক্ট করছি এখান থেকে ভিডিও আপনি আগে দেখবেন যে ভিডিও সিলেক্ট করা আছে কিনা আপনি ভিডিও সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে আমার যে ইন্ট্রোটা ছিল সেই ইন্ট্রোটা আমি কেটে নিয়ে নিলাম ভাইজান আমরা যদি চাই আগে ইন্ট্রোটা জি ভাই আমি বলছিলাম যে যদি আমরা আগে ইন্ট্রোটা আচ্ছা। নিয়ে নিই ইন্ট্রোটা আগে নিয়ে নিই তারপরে আমরা ফটোটা নেব পেজটা তবুও তো করা যাবে সেটা সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার ব্যাপার ভাই জি জি এটা একেবারে আপনার আপনি যেটা পছন্দ সেটাই করতে পারেন আচ্ছা এখন আসেন মোটামুটি আমার ইন্ট্রোটা অ্যাড করা শেষ এখন আমার অডিওটা অ্যাড করতে হবে অডিওটা অ্যাড করার জন্য আমি করবো কি আমি এখান থেকে মিউজিকে যাব আচ্ছা আমি এখান থেকে পিআইপি তে যেতে পারি পিআরপি না আমি এখান থেকে মিউজিকে যাচ্ছি সরি কোথায় গেলেন আবার যে পিআরপি তে গেছেন না না আমি এখান থেকে মিউজিকে গেলাম মিউজিক oh, মিউজিক ঠিক আছে মিউজিক থেকে প্লাস মিউজিক প্লাস মিউজিক থেকে আমার যে মাই মিউজিকে সিলেক্ট করলে আমার ফোনের যে ফাইলগুলো সেগুলো আছে এখন একেবারে শুরুতে আছে PPT two zero two two এটা মনে হয় আমাদের সে কাঙ্ক্ষিত অডিও তো আমি এটা জাস্ট সিলেক্ট করে নিলাম আমার অডিও শুনতে পারছেন কিনা আমি জানি না তবে আমার মনে হচ্ছে এটাই আমি ইউজ করো ইউজে চাপ দিলাম কোনো অসুবিধা নেই এটা হলেই হবে যেটা আমরা একটা স্যাম্পল কোনো অসুবিধা নেই আচ্ছা। আমরা শুনতে পাচ্ছি না দ্যাটস ওকে অডিওটা অ্যাড হয়ে গিয়েছে এখন দেখেন অডিওটা আর আমাদের ভিডিওটা মানে এটা দেখেন কিন্তু দুইটা ডিস্টেন্ট মাঝে কিন্তু ডিস্টেন্ট রয়ে গিয়েছে মানে যেখান থেকে পিকচার শুরু সেখান থেকে কিন্তু অডিওটা শুরু হয়নি অডিওটা দেখেন অনেক পরে কয়েকটা সেকেন্ড ডিলে আছে মাঝখানে দেখতে পাচ্ছেন? যে এইখানে পিকচার হ্যাঁ, হ্যাঁ। শুরু অথচ শুরু হয়েছে এখান থেকে। তার মানে মাঝে দেখেন টাইম লাইনে অনেকখানি গ্যাপ গ্যাপ রয়েছে। তো আমি চাচ্ছি গ্যাপটাকে কমাবো। সেক্ষেত্রে আমার অডিওটাকে আমি সিলেক্ট করে ট্যাপ করে ধরলাম, ড্রাগ করে ধরেই আছি। এখন এটাকে আমি লেফটে ড্রাগ করছি। তাহলে এটা আস্তে, আস্তে সরে গেল। তো আমি মোটামুটি একেবারের সাথে লাগিয়ে দিব না। আমি কিছুটা ফাঁকা রাখবো। আচ্ছা। এটুকুই আমার মনে হচ্ছে চলবে। এখন দেখেন আমি এটা ভলিউমটা একটু বাড়িয়ে নেব যেহেতু আমার কাছে এটা সাউন্ডটা খুবই অল্প লাগছে এবং আপনি নিচে যে ভিজুয়ালাইজার অডিও যে ভিজুয়ালাইজার দেখেন ছোট ছোট দাগ দাগ দেখা যাচ্ছে এটার মধ্যে এই যে এটার মধ্যে খুবই ছোট ছোট কিন্তু ভলিউম একটু বাড়ায় যায় তারপর দেখেন আচ্ছা, আমি কিন্তু যে আপনি যে ইয়েটা অডিটটা লম্বা করলেন সেটা করতে পারছি না একটু দেখাবেন আবার আচ্ছা আচ্ছা আমার অডিও জাস্ট আমি লম্বা করিনি আমার পজিশনটা ঠিক করছি আমি যদি একটু জুম আউট করি তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন অডিওটা ঠিক যে সাইজ ছিল সে সাইজে আছে কিন্তু আমি জাস্ট করছি কি এই অডিওটাকে ধরে আমি জাস্ট এটার পজিশনটা একটু চেঞ্জ করছি এটাকে এই যে ড্র্যাগ করে ধরে রাখলাম হোল্ড করবেন ট্যাপ করবেন ট্যাপ করে হোল্ড তারপর আস্তে আস্তে লেফটে ড্র্যাগ করলে দেখেন যেটা সরতেছে মুভ করছে জি জি হ্যাঁ ঠিক আছে এখন আচ্ছা এটা আমরা জাস্ট ইনপুট করে নিয়ে আসবো নাকি হ্যাঁ, হ্যাঁ, আমি এটা এখন করব কি, আমি আগে ইমেজটাকেও এর সাথে এক্সটেন্ড করে নিবো। যতদূর আমার অডিওটা আছে, ঠিক ততদূর আমি ইমেজটাকে অ্যাড করে নিবো। দেখেন অনেক বড়। আচ্ছা চার মিনিট চব্বিশ সেকেন্ড হয়ে গেল। আমি চাচ্ছি একেবারে এক্স্যাক্ট এর সাথে, সাথে থাকবে। এখন দেখেন। এটা কিন্তু একটা চুম্বকের মতো দেখেন টেনে নিচ্ছে, হ্যাঁ? দেখেন যে একেবারে যেখানে শেষ সেটার সাথে অটোমেটিক্যালি ফিট হয়ে গেল। আচ্ছা। তো আমার শুরুতে ছিল ইন্ট্রো, তারপর আমি এখান থেকে অডিওটা ইম্পোর্ট করেছি। আচ্ছা। আমি আবার অডিওটাতে যাচ্ছি। অডিওটা কিভাবে ফেরত গেলেন? অডিওটাতে ফেরত যাচ্ছে কিভাবে? আমার যে মিউজিক যে অপশনটা আছে, মিউজিক অপশনটাতে ট্যাপ করলে আপনি মিউজিকের যাবতীয় সব টাইমলাইন গুলো শো করবে। ওকে, বেশ আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আচ্ছা। তো এখন আমি দেখেন এর যে অপশনগুলা আমি যখন এটাকে সিলেক্টেড অবস্থায় ট্যাপ করলে সিলেক্টেড অবস্থায় থাকছে তখন এগুলা অপশনগুলা কাজ করবে আর যখন আমি ফাঁকাতে ক্লিক করতেছি তখন দেখেন এগুলো ফেড দেখাচ্ছে যে এগুলা কোনোটাই কাজ করতেছে না এবং আমি যদি এখানে ট্যাপ করে দেখেন যে select one track to edit মানে আগে একটা সিলেক্ট করতে হবে আমাকে জি জি তো আমি সিলেক্ট এটার ভলিউমটা আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি আমি এভাবে করে করে কিন্তু বেশ অডিওটা সাউন্ডটা বাড়ায় নিব আচ্ছা আমি আরো একবার সাউন্ডটা বাড়িয়ে নিব এখান থেকে এটা সিলেক্ট করতেছি তারপর ভলিউম এখন আসেন এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে ফেড ইন আর ফেড আউট এটার কাজ হচ্ছে এটাই যে আমি যদি দেখেন না অনেক সময় হয় কি যে এর কনসেপ্ট আমি আপনাকে বোঝাই যে আস্তে আস্তে খুব মানে নীরব থেকে আস্তে আস্তে আপনার কথাটা গ্রাজুয়ালি আস্তে আস্তে শোনা যাবে এটাকে হচ্ছে বলা হচ্ছে ফেড ইন মানে শুরুতেই একটা ফেড হয়ে যাওয়া যে কোনো কিছুই ছিল না সাউন্ডলেস থেকে আস্তে আস্তে শোনা যাবে আর যদি সবার লাস্টে আপনি ফেড আউট করেন তাহলে হবে কি আস্তে আস্তে সেই কথাগুলো মিলিয়ে যাবে এটা করা হয় কেন এখন যেখান থেকে আমার ইন্ট্রোটা শুরু এখান থেকে যদি ঠাস করে আমার এই পিকচারটা চলে আসে তাহলে এটা কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগছে না হ্যাঁ এর মাঝে আমি একটা ট্রেন ট্রানজিশন অ্যাড করব সেই ট্রানজিশনটা টা করার সাথে, সাথে যদি আমার ভয়েসটা ওভাবে কথা বলা শুরু করে দেয়, তাহলে কিন্তু খুব বেশি মানানসই লাগবে না। কিন্তু আমি যদি দুই সেকেন্ড বা এক সেকেন্ডের একটা ফেড দিয়ে দিই তাহলে মনে হবে যে আস্তে, আস্তে শুরু হচ্ছে এবং এটাকে একটা সুন্দর লাগবে। তো আমি এটাকে ফেড ইন দিয়ে দিচ্ছি একটু। আমি দুই সেকেন্ড ২ সেকেন্ডের মতো একটা ফেড দিয়ে দিচ্ছি। আর এখানেও ঠিক দুই সেকেন্ডের মতো একটা একটু বাড়িয়ে দিন পাঁচ সেকেন্ডের মতো করে দিচ্ছি ওকে এখন আমরা যেটা করতে পারি আমাদের কাজ মোটামুটি শেষ হচ্ছে এখানে একটা ট্রানজিশন অ্যাড করব আর ট্রানজিশনটা এড করার জন্য আমি এখানে যে ছোট্ট একটা আইকন আছে এই আইকনটাতে ট্যাপ করব এখন দেখেন এর মধ্যে অনেকগুলো ট্রানজিশন অ্যাড করতে পারবো আমি চাইলে দেখতে পাচ্ছেন এই ট্রানজিশনটা যখন হচ্ছে এটা আস্তে করে ফেড হয়ে এটা ভিজিবল হচ্ছে আর আমি যদি এটাতে ট্যাপ করি তাহলে এটা টোটালটা ব্ল্যাক হয়ে গিয়ে আবার ই হচ্ছে আমি যদি ডিউরেশনটা একটু বাড়াই তাহলে হয়তো আরো স্পষ্ট বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত স্মুথলি আর আমি যদি এটা ট্যাপ করি একটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে আর একটা আসছে এটা ট্রানজিশন না জি এটাকে ট্রানজিশন বলে এই ট্রানজিশন মানে অপশনটা কোথায় জানি একটু আচ্ছা ট্রানজিশন অপশন যেটা পাবেন হ্যাঁ। সেটা হচ্ছে এই যে মাঝখানে যে একটা আইকন রয়েছে না এইটাতে পাবেন এই যে মাঝখানে যে ছোট একটা আইকন রয়েছে দেখেন দুইটা আমার যে দুইটা টাইমলাইনে একটা ইন্ট্রো রয়েছে একটা পিকচার রয়েছে পিকচারের দুইটা যেখানে মিলিত হইছে এইখানটাতে দেখেন একটা হ্যাঁ, হ্যাঁ। ছোট্ট একটা আইকন পাইছি আমি এটা তো ইনভিজিবল ছিল ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ এইটা এই যে একেবারে ছোট্ট করে দেওয়া আছে আচ্ছা তো এখন এরপর আমি যখন ট্যাপ করতেছি দেখেন অনেকগুলা ট্রানজিশন চলে আসতেছে আপনি এখানে চাইলে অনেকগুলা ই আছে গ্লিচ আছে ডিজলভ আছে আমি যদি ডিজলভটা দেই তাহলে দেখেন কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো আবার ইনশর্ট প্রো মানে এগুলো ইউজ করতে হলে আমাকে প্রো ইউজার হইতে হবে আচ্ছা আমি একটা ব্যাপারে মানে ফাঁকে বলে ফেলি সবাইকে যে আমি যেটা করব এখন যেহেতু সবারই যে ক্রেডিট কার্ড দিয়ে কেনার সমস্যা আমি একটা যে প্রিপেড ভিসা কার্ড কিনে আনবো তারপরে আচ্ছা, আচ্ছা। দেখবো ওটা দিয়ে হয় কিনা আমি সবাইকে নাম্বার দিয়ে দেবো আপনারা চেষ্টা করবেন যদি আপনারা একটা পারচেস করতে পারেন চেষ্টা করে দেখা যেতে পারে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটাতে একটা একটা করে ট্রানজিশন দেওয়া আছে আমরা যদি খুব ছোট করে এই ট্রানজিশন গুলোকে ইউজ করি সেগুলো কিন্তু খুব ভালো লাগবে যদি লোয়ার থার্ডে এই ট্রানজিশনটা ব্যবহার করে যে গ্লিচ যেটা মানে আঁকাবাঁকা একটা ঝিরি ঝিরি ঝিরি একটা ভাব এটা যদি একটা লোয়ার থার্ডে ব্যবহার করেন খুব সুন্দর লাগবে কিন্তু এই নর্মালি যখন এটাতে আমরা ব্যবহার করি কোনটা সেটা হচ্ছে এই হয় ফেড ফেড হচ্ছে ফেড টু ব্ল্যাক অথবা ডিজলভ এটা ব্যবহার করি জাস্তে করে ব্ল্যাক হয়ে সেটা আবার ভিজিবল হচ্ছে তো আমি এটা রাখছি এটাকে মোটামুটি ক্লাসিক্যাল একটা ব্যাপার স্যাপার আছে এর মধ্যে তো আমি এটাকে চেক মার্ক করে দিলাম এখন দেখেন এটা দেখতে কেমন হয়েছে আস্তে করে ব্ল্যাক হয়ে গেল আবার ব্ল্যাক থেকে আস্তে করে ভিজিবল হয়ে গেল আচ্ছা তো আমি যদি শুরু থেকে আরেকবার একটু প্লে করি ভিডিও সাউন্ড গুলো শোনা যাচ্ছে না কেন এটা আমি বুঝতেছি না আচ্ছা এখন দেখেন আমার অডিওটা বেশ এর মতো একটা গ্যাপ রয়েছে এটা দেখেন আমার অডিও যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু আমি এই যে রেড একটা পিঙ্কিশ একটা দাগ দেখতে পাচ্ছি যে আমার অডিওটা কোথা থেকে শুরু হয়েছে নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন কিনা এই যে নিচে যে দাগটা তো আমার অডিওটা শুরু হয়েছে এখান থেকে কিন্তু আমার পিকচারটা শুরু হয়েছে কিন্তু এখান থেকে সো আমি চাচ্ছি যে অডিওটাকে আরো কিছুটা এগিয়ে দিব আমি আবার মিউজিকে গেলাম অডিওটাকে ধরে এটাকে আমি আবার লেফটে ড্রাগ করে মোটামুটি এর সাথে মিলিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি আরো একটু এগিয়ে দিব অডিওটাকে আমি চাইলে এখান থেকে কিছুটা স্প্লিটও করিতে পারি আমার শুরুতে মনে হচ্ছে যে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে যেটুকু আসলে আমার প্রয়োজন নেই আমি স্প্লিট করলাম করে এটুকুকে ডিলিট করে দিব যেটুকু আমার দরকার নেই সেটাকে আমি ধরলাম ধরে ডিলিট করে দিলাম আমি আবার দেখাচ্ছি একটা অডিও টোটালটা এবার দেখেন একটা অডিও রয়েছে টোটাল মিলে একটা অডিও তো সেটাকে আমি দেখেন আমার যেখান থেকে অডিওটা শুরু হয়েছে সেখান থেকে দেখেন কিছু বাম্প দেখা যাচ্ছে এই যে ছোট ছোট দাগ দাগের বাম্প তো এর আগ পর্যন্ত কোনো অডিও নাই তার আগ পর্যন্ত আমি একটা স্প্লিট করে নিব এখানে আমি ট্যাপ করছি তারপর স্প্লিটে ট্যাপ করলাম তাহলে হলো কি এটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে এখন এটা একটা অংশ এটা একটা অংশ আমি এই অংশটাকে ধরে ডিলিট অপশনে প্রেস করে এটাকে ফেলে দিলাম আমি আবার এটাকে ধরে লেফটে ড্রাগ করে নিয়ে চলে আসছি এখন একটা ব্যাপার হয়েছে সেটা কি বলেন তো আমি যেহেতু অডিওটাকে সরাইছি তার মানে আমার ইমেজটা কিন্তু আবার বেশি দে মানে ই হয়ে গিয়েছে অডিও শেষে ইমেজের কিছু অংশ থেকে গিয়েছে সেটা যদি আমি দেখি এইখানে দেখেন একদম লাস্টের দিকে কিছু অংশ থেকে গিয়েছে সমস্যা নেই এটুকু আমার প্রয়োজন হবে আমি লাস্ট একটা ফেড একটা ট্রানজিশন দিয়ে দিব এখন আসেন আমরা এটাতে যদি কোনো লোয়ার থার্ড অ্যাড করতে চাই বা হচ্ছে অডিও স্পেকট্রামটা একটু দেখাতে দিন আচ্ছা অডিও স্পেকট্রাম আচ্ছা। এটা একটু আচ্ছা অসুবিধা নেই আমি যে প্রশ্ন ছিল হিসাবে যে লোয়ার থার্ড বলতে কি বোঝায় যে যে নিচে যেটা দিবেন যেমন স্টিকার গুলো না যে ফেসবুক ইউটিউব এগুলো কি লোয়ার থার্ড বলে নাকি এগুলোকে লোয়ার থার্ড বলে মানে নিচ থেকে যে একটা ধরনের আ ইয়ে আসে না? একটা ধরেন জি। এর একটা কয়েক মা মানে শেপ আসলো। শেপের উপরে লেখা থাকলো যে অমুক বক্তা বা Facebook এর আপনার অ্যাড্রেসটা হচ্ছে এটা, YouTube এর অ্যাড্রেসটা এইটা। জি। এই প্রত্যেকটাকে লেয়ার কেক বলে। জি। লোয়ার থার্ড মনে হয় একবার আমাদের রেডি করা ছিল কয়েকটা নাকি আমাদের আমি সবগুলো টেলিগ্রাম তো পাবেন আপনি ওই যে কি বলে টেলিগ্রামে পাবেন সবগুলো ভাই। সবগুলো পাঠিয়ে দিছি আমি। আচ্ছা name lower third lower third Facebook lower third YouTube lower third হ্যাঁ এটা এটা আমার ভালো লাগছে আমি এটাকে সেভ টু গ্যালারি করে নিব তারপর যেটা করব এটা আমি হচ্ছে লোয়ার থার্ড হিসেবে অ্যাড করব এখন লোয়ার থার্ড হিসেবে অ্যাড করার জন্য আমাকে এইটা সিলেক্ট করতে হবে তারপর আমি এর মধ্যে পিআইপি এটাতে ট্যাপ করতেছি করে আমার যে কাঙ্ক্ষিত লোয়ার থার্ডটা আমি সিলেক্ট করে নিলাম ফেসবুকের অ্যাড্রেসটা তো আমি ঠিক যেখানে আমার লোয়ার থার্ডটা প্লেস করার দরকার আমার মনে হচ্ছে আমি এখানে দেখাবো আমি সেভাবে এটাকে একটু বড় করে নিচ্ছি একটু বড় করব বেশি না আচ্ছা আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে তো আমি এটা আরো একটু হচ্ছে সরিয়ে ড্রাগ করে একটু পেছে পিছনে নিয়ে যাওয়া যাবো এছাড়া একটু ইয়ে যেটা আবার যদি বলতেন প্রথমে আপনি আমি সেভ করলাম এখন আমাকে কি করতে হবে এটা কি আমাকে মিউজিকে যেতে হবে নাকি না আচ্ছা এটা হচ্ছে আপনি পিআইপি পিআইপি তে যাবেন হ্যাঁ পিআইপি তে যাবেন পিআইপি কি মানেটা কি পিআইপি সম্পর্কে আমি আপনাকে বলি একটু কনসেপ্ট ক্লিয়ার হওয়ার দরকার আছে আচ্ছা পিআইপি ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি যদি আমার যে ইমেজগুলো আছে দেখেন আচ্ছা এর এর মধ্যে টোটাল দেখেন যে আমার টাইমলাইনে যদি আপনি দেখেন এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে ইন্ট্রো আর একটা হচ্ছে ইমেজ এই টোটালটা কিন্তু ইমেজ এর মধ্যে কোনো স্প্লিট বা কোনো খণ্ড খণ্ড কোনো অংশ নেই কিন্তু টোটালটা একটাই অংশ তো আমি যদি এর মধ্যে দেখেন মিউজিক যেমন অ্যাড করছি তো এর মধ্যে যদি আমি যেমন এখন লোয়ার থার্ডটা অ্যাড করতে যাচ্ছি তাহলে আমি কি করব আমি কি এর মাঝে একটা স্পেস তৈরি করে সেখানে একটা ওইভাবে আবার একটা ভিডিও নিয়ে আসবো যদি আমি আরেকটা ভিডিও নিয়ে আসতাম তাহলে কি না সেখানে এই পিকচারটা শো করবে না তখন এই পিকচার বদলে ওখানে শুধুমাত্র ওই ফেসবুকের ওই অ্যাড্রেসটা যেটা আপনি নিয়ে আসবেন নতুন ভিডিও সেটা শো করবে তো আপনি চাচ্ছেন কিন্তু সেটা না আপনি চাচ্ছেন এই ভিডিওর উপর আরেকটা কোনো ভিডিও অ্যাপ্লাই করবেন বা কোনো অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনার এই পিআইপিটা প্রয়োজন হবে আচ্ছা আচ্ছা। মানে একটা ভিডিওর উপর আর একটা ভিডিও তো আমি যেখানে আমার এই যে এটা অ্যাড করব সেটা আমি যাচ্ছি আমি সেখানে ধরেন আমি তুলে অথারটা প্লেস করব আমি এখানে নিয়ে গেলাম আর সর্বদা কারসরটা কিন্তু আপনার এই যে হোয়াইট যে দাগটা এই দাগটাই কিন্তু আপনার কারসর মানে আপনার এইটা এই যে এখানটা থাকবে দাগটা সেই সেইখানে আপনার ভিডিও আপনার টাইমলাইন রয়েছে এটা ধরে নিতে হবে আপনি এখন পিআইপি তে প্রেস করলাম আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করলাম করে আমি জাস্ট এখান থেকে একটু দেখে নিচ্ছি তারপর এটাকে একটু এইখানে বসিয়ে দিলাম ওকে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে আপনাদের আমি অলমোস্ট দেখাইছি কিভাবে ক্রোমা কি করবেন তো এখন কি বলতে পারবেন সাইফুর রহমান ভাই যে আপনার কিভাবে ক্রোমা করতে হবে না আমি ভুলে গেছি তো আমি আসলে কিছু মনে পড়ছে না আমার এডিটে তো যেতে হবে মনে হচ্ছে না এডিটে গিয়ে ওই এই যে আমার প্রথম ভিডিও করেছি ভিডিওটা সিলেক্ট করার পরে এখন দেখেন একটু সোয়াইপ করলে এই যে ক্রোমা নামে একটা অপশন আছে দেখছেন উপরের অপশনগুলোর মধ্যেই ক্রোমা জি তো এই ক্রোমাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে জাস্ট আপনাকে দেখিয়ে দিতে হবে আপনার কালার <coughs> যে কালারটা আপনি রিমুভ করতে যাচ্ছেন তো আমি এই কালারটা দেখিয়ে দিলাম এখন আমি জাস্ট দেখেন আমার একবার দেখানোর পরপরই কিন্তু এটা রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। যে দেখেন এই ফেসবুক বা দাওয়াতুল হিকমার এর পাশ দিয়ে ছোট, ছোট একটু গ্রিনিশ একটা ভাব থেকে গিয়েছে। তো আমি এটা স্মুথনেস স্ট্রেন্থ যত বাড়িয়ে দিব তত এই গ্রিন কালারটা রিমুভ হয়ে যাবে। আমি স্ট্রেন্থটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি জাস্ট টিক চিহ্ন মেরে দিলাম। শেষ। দেখেন আমার কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন রিমুভ করতে পারছি না কোনো কারণে আচ্ছা আমার আমারটা পুরাটাই রিমুভ হয়ে যাচ্ছে না কোনো ভুল করতেছি বোধ হয় আরেকবার দেখান তো হ্যাঁ তো ক্রমাতে যান এখন দেখেন আমি এখানে এই যে ভিডিওটা সিলেক্ট করলাম তারপর আমি ক্রোমাতে গেলাম ক্রোমাতে গিয়ে জাস্ট আমি পয়েন্টার ট্যাগটাকে আমি যে কোনো একটা গ্রিন পার্টে আমি জাস্ট ওকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে রিমুভ করতে হবে যে কোনো পয়েন্ট আপনার যে কোনো পয়েন্টটা দেখালেই হবে তো সেটা কিন্তু অলরেডি রিমুভ করে ফেলেছে আমি স্ট্রেনটা পুরো একেবারে অনেক বাড়িয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এখন আমি জাস্ট টিক চিহ্নতে ট্যাপ করে দিলাম দেখেন টোটালটা রিমুভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যে বর্ডার গুলো আসছে ওগুলো চলে যাবে তো নাকি হ্যাঁ, বর্ডার তো অবশ্যই চলে যাবে। বর্ডার তো থাকবে না। আপনি এখানে প্লে করেন এখন দেখেন। হ্যাঁ, বর্ডার চলে গেছে আলহামদুলিল্লাহ। কত সুন্দর জি, এভাবে আপনি আপনার যেখানে খুশি সেখানে আপনি লোয়ার থার্ড ব্যবহার করতে পারবেন। আপনি এখানে সাবস্ক্রাইবের যে অপশন যদি ঠিক এক্সাক্ট একই সময় যদি আরো আপনি কোনো কিছু এই করতে চান, দেখা গেল আপনি এই কর্নারটাতে যেমন এইটা শো করছেন আপনি চাচ্ছেন এই কর্নার অন্য কিছু শো করুক এখানে আর একটা কোনো কিছু শো করুক আপনি সেটাও পারবেন একই ফ্রেমে আর প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অপশন কি একটা ভিডিওর উপরে যখন আরেকটা ভিডিও বসাতে যাবেন তখন আপনার কাজ হচ্ছে পিআইপি তে যাওয়া আমি এখান থেকে একটু ডিস্টেন্ট নিয়ে আবার আমি ইয়াতে যাব নতুন ভিডিও নিয়ে নিব সেটা হচ্ছে সাবস্ক্রাইবের যে ব্যাপারটা আচ্ছা। আমি এটাকে আরো একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা এটাকেও ঠিক সেম ভাবে আমি ক্রোমা করে নিব। স্ট্রেংথটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এখন দেখেন এটাও স্মুথলি রিমুভ হয়ে যাবে আচ্ছা এখন দেখেন এখন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে সাবস্ক্রাইবে যেমন যখন আমি যাচ্ছি তখন এখানে দেখেন একটা ক্লিকের আওয়াজ হওয়ার কথা ক্লিকের আওয়াজ হওয়ার কথা এবং যখন ঘন্টায় ট্যাপ করবে তখন আমার একটা ঘন্টার মতো আওয়াজ হওয়ার কথা কিন্তু আমার সেই আওয়াজটা তো বাইরে থেকে নিয়ে আসতে হবে যদি আমার ভিডিওটাতে না থাকে তাহলে আমি কি করব তাহলে আমি হচ্ছে মিউজিকে যাব মিউজিকে গিয়ে আচ্ছা তার জন্য আমাকে প্রথমে আগে ডাউনলোড করে নিতে হবে যে ক্লিকের সাউন্ডটা ক্লিকের সাউন্ড করে না নিলে কিন্তু হবে না তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ক্লিক সাউন্ড আচ্ছা আর ফ্রি ফ্রি সাউন্ড খোঁজার জন্য পিকজাবে ডট কম একটা খুব ভালো সাইট এখানে আপনারা ইমেজও পেয়ে যাবেন আপনারা হচ্ছে অনেক সাউন্ডও পেয়ে যাবেন আমি মাউস ক্লিকে যাচ্ছি এটা একটু শুনে নিব আমি কেমন এটা শুনতে তো আমার কাছে খুব বেশি ভালো শোনাচ্ছে না এটা আমার কাছে ভালো লাগছে এটা আমি ডাউনলোড করে নিব আচ্ছা তো এখন আমি আবার সেখানে আমার প্রজেক্টটাতে ফেরত দিলাম আমি মিউজিকে যাচ্ছি আমার দেখতে হবে যে কোথায় কোথায় আমার সেই সাউন্ডটা ট্যাপ অপশনটা হচ্ছে আমি একটু জুম করে নিব না হলে আমার কোথায় ঠিক ট্যাপটা হচ্ছে সেটা আমার ঠিকঠাক মতো বসানো দরকার দেখেন ঠিক এই মোমেন্টটাতে কিন্তু ট্যাপটা করা হচ্ছে আমি এখান থেকে মিউজিকে গেলাম এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নিব মাই মিউজিকে গেলাম তারপর এখান থেকে আমি যেটা অ্যাড করেছি সেটাকে অ্যাড করে দিলাম এখন যদি আমি একটু ভিডিওটাকে প্লে করি কিন্তু আমার দেখেন সাউন্ড ঠিকঠাক মতো হয়নি আমি এটাকে আরো একটু সরিয়ে নিব সাউন্ডটাকে আচ্ছা এখন একটু প্লে করে দেখি এখন কিন্তু ঠিকঠাক লাগছে আমাকে সাউন্ড শুনতে পাচ্ছেন ভাই আপনারা আচ্ছা মানে হচ্ছে আমার ফোনের যে ভিডিও সাউন্ড সেটা শুনতে পাচ্ছেন কিনা আচ্ছা, এখন কিন্তু বেশ অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে। সাউন্ডটা আমার ঠিকঠাক মতো প্লেস করা হয়ে গেছে আচ্ছা। এরপর করবো কি? আমার হচ্ছে ঘন্টার যে সাউন্ডটা, সেটাও আমি একটু ডাউনলোড করে নিব। আচ্ছা আমি এখান থেকে হয়তো পাচ্ছি না ঠিকঠাক মতো তো আমি যেভাবে দেখালাম ওইটা আপনাকে ডাউনলোড করতে হবে সেভাবে আপনি বেলের সাউন্ডটা বসাবেন আর আমি আপনাদেরকে চেষ্টা করব হচ্ছে একটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য যেটাতে অলরেডি আপনার এরকম সাউন্ডগুলো রেডি থাকবে তাহলে আপনার এই ঝামেলা করা লাগবে না যদি আপনার ভিডিওতে মানে এই যে গ্রিনের স্ক্রিনে যে ভিডিওটা অর্থাৎ সাবস্ক্রাইব লেখা যে ভিডিওটা এই ভিডিওটার সাথে যদি অডিওটা থেকে যায় তাহলে তো আর আপনার এক্সটার্নাল ভাবে আলাদাই করা লাগছে না মানে মানে কম হবে আমাদের জি ভাই ঠিকই বলেছেন জি আমি ওটা রেডি করে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এখন কি করা যায় এখন দেখেন আমি এই যে টোটাল যে আমার ইয়েটা আছে পিকচারটা পিকচারটার মাঝে, মাঝে আমি গ্যাপে, গ্যাপে এইভাবে পিআইপি প্রত্যেকটা ইন্ট্রো ইন্ট্রো বলছি লোয়ার থার্ড গুলা প্লেস করব আমি। যেমন এখানটায় এবং এখানে দেখেন নিচে হালকা পেস্ট কালারের মতো একটা ই দেখাচ্ছে। ডট, ডট দেখাচ্ছে যেখানে আমার ওই পিআইপি গুলো আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি দেখতে পাচ্ছেন জি, এটা একটা, এটা একটা। এগুলা হচ্ছে আমাদের পিআইপি আছে ওখানে সেটা ইন্ডিকেট করতেছে তো আমি আরো কিছু ডিস্ট্যান্ট ডিস্ট্যান্টে এভাবে পিআইপি কিন্তু অ্যাড করে নিব আমার ইউটিউব অ্যাড্রেসটা অ্যাড করব আর কিছু দূর পর পরে আমাদের সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দিব যাতে করে মানুষের অ্যাটেনশনটা আসে যে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এখন আসেন টোটাল ওভারঅল ভিডিওর উপরে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমি প্রথম ফিল্টারে গেলাম তারপর হচ্ছে ইফেক্টে যাচ্ছি আচ্ছা আমি এখান থেকে স্টারের এটা সিলেক্ট করলাম স্টারটাকে সিলেক্ট করে মোটামুটি আমি এটাকে প্লেস করে দিলাম এখন যদি আমি এটাকে টোটালটা জুড়ে দেই এবং এটার ব্লেন্ড মুডে যাব আমি এখান থেকে এডিটে যাচ্ছি এখান থেকে এখান থেকে অ্যাডজাস্টে গেলাম সো একটু দেখে নেই এটা কেমন লাগছে আমি তো এটা অ্যাপ্লাই করলাম আচ্ছা একেবারে শুরুতে যে ইফেক্ট অ্যাড করলাম ইফেক্টটা <coughs> অ্যাড করার এক উদ্দেশ্য হচ্ছে এটাই যদি একটা স্টিল ইমেজ থাকে সেটা কিন্তু একটা বোরিংনেস নিয়ে আসে যেমন ধরেন আপনি এখান থেকে যদি আপনাকে দেখাই একটা ইমেজ যত আপনি ঘোরান না করেন একটা বোরিংনেস কাজ করে কিন্তু যদি এর মধ্যে আপনি এমন কিছু ইফেক্ট নিয়ে আসেন যেমন একটা স্টার ইফেক্ট অ্যাড করা হয়েছে তাহলে কিন্তু এটা সেই বোরিংনেসটা কেটে যাচ্ছে তো এটা দিবেন এবং আমি আর আরেকটা সিস্টেম দেখাই দিব যেটা করলে হবে কি আপনি ব্লেন্ড মোড অপশন অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এখন দেখেন আমি এটাকে আমার পুরো ক্লিপটা জুড়ে যে যদি আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে করব কি প্রথমে আমার ইফেক্টটাকে অ্যাড সিলেক্ট করতেছি তারপর আমার এখানে যে রাইট একটা অ্যারো চিহ্ন আছে এখানে সেটাতে ট্যাপ করলাম তারপর এখান থেকে ক্লিপের এন্ডে আমি ট্যাপ করে দিলাম তাহলে এটা কিন্তু আমার যে ক্লিপটা টোটাল ক্লিপের শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আমাদের ক্লিপটার শেষ পর্যন্ত এটা অ্যাড হয়ে গিয়েছে এখন দেখেন এর নিচে একটা পিঙ্ক কালার যে লাইনটা ছিল এটা দ্বারা শো করতেছে আমাদের মিউজিক আর তার নিচে যেটা শো করতেছে সেটা একটা ইফেক্ট আমাদের এই নিচে যে ছোট ছোট ডট ডট গুলা বা লাইন এগুলা দ্বারা এটা ইন্ডিকেট করে আচ্ছা অডিও নিয়ে কাজ করতে গেলে আরেকটা যেটা আপনাকে করতে হবে এখানে আমি একটা অডিও স্পেকট্রাম বসাইতে চাইছিলাম সেটাকে বলে হচ্ছে অডিও ভিজুয়ালাইজার তো আমি দেখি অনলাইনে কোনো অডিও ভিজুয়ালাইজার পাই কিনা অনলাইন অডিও ভিজুয়ালাইজার আচ্ছা রেন্ডার ফরেস্ট এটা মনে হয় ডলার চাইবে কাজ কি ভাই ভিজুয়ালাইজার ভিজুয়ালাইজার কাজটা আমি আপনাকে দেখাই আমি যদি ইমেজে যাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন অডিওটাকে আপনার ভিজুয়ালাইজ করবে যে কোনো ভাবে হয় এখানে যেমন একটা সার্কেল দেখতে পাচ্ছেন এটা এই সার্কেলটা বাম করবে আপনার অডিওর সাথে সাথে এই এটা বাম করবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অডিও ঠিক অডিওর পিচ যতটুকু যত জোরে কথা বলা হবে এটা তত বেশি বাম্প করবে আচ্ছা। আর যদি আপনি যে স্পেকট্রামের মতোই তো নাকি এটা জি জি এই স্পেকট্রামের মতোই ভিজুয়ালাইজারের মানে মোবাইল ফর্মে এটার নাম হচ্ছে ভিজুয়ালাইজার বলে আর যদি আপনি আফটার ইফেক্টস এ করেন সেটার নাম হচ্ছে অডিও স্পেকট্রাম একই জিনিস জাস্ট নাম আলাদা আচ্ছা। এটা একটা আলাদা ইম্পোর্ট বোধহয় হবে না জি, জি। আচ্ছা তো অডিও ভিজুয়ালাইজারের কোনো ওয়েবসাইট থাকা কথা। আর যদি উম আমি একটু দেখি। আচ্ছা, সব জায়গাতে খালি সাইন আপ করতে বলে। ফ্রিতে তারা দিবে না। তবে একটা ইয়া হচ্ছে সেটা বিভিন্ন অ্যাপ আছে অডিও ভিজুয়ালাইজারের সুন্দর সুন্দর অ্যাপ আছে সেই অ্যাপগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি আমি একটু যদি সার্চ করি সরি অডিও ভিজুয়ালাইজার অ্যাপ আচ্ছা এখানে বলতেছে গুগল যে প্রজেক্ট এম এটা একটা অডিও ভিজুয়ালাইজার অ্যাপ তো আমরা প্রজেক্ট এমটাকেও চাইলে অ্যাড করতে পারি <coughs> তো আমি আজকে ভিডিও ভিজুয়ালাইজারটা আপনাদের দেখাবো সাইফুর রহমান ভাই নাকি হচ্ছে আগামীকালকে দেখাবো জি এটা আমরা মানে আগামীকালকেই করি কি বলেন এটা একটা বড় টপিক জি জি মানে যেহেতু এটা একটা অ্যাপ আজকে কিন্তু অনেক কিছু শেখা গেছে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খেরেন ভাই মানে অনেকে যে বিশেষ করে যে কি ক্রোমা যেটা সেটা আমি <laughs> বুঝতেই পারিনি এটা এটা করার কারণে আমরা লোয়ার আচ্ছা। থার্ড গুলো এখন আমরা ইজিলি পারবো করতে আর ইন্ট্রো আর পরে যে এন্ড আছে এগুলোও তো সহজে অ্যাড করা যাবে তো মোটামুটি এখন একটা বেসিক ভিডিও করা আমাদের জন্য এখন সম্ভব হবে ইনশাআল্লাহ এখন যে যদি আপনি অ্যাডভান্স শিখাবেন এই যে ভিজুয়ালাইজেশন একটা বোধহয় এটা একটা বড় একটা টপিক এটা আমরা কালকে শিখি তাহলে কিন্তু আমরা মোটামুটি মানে হাঁটতে শিখে যাবো আর কি বুঝছেন এখন আপনি আমাদের দৌড়াতে শিখাবেন ঠিক আছে আমার মনে হয় যদি আজকে যদি আমরা এতটুকু রেখে দেখি বলেন আপনি একটু মেহমান বাসে আপনার আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে আর আজকে তো মানুষও অনেকে মেসেজ দিচ্ছে মানে বাইরে বেরিয়ে মানে অনেকে হয়তো পারছে না তো কালকে আমরা আবার যে বাংলাদেশ সময় রাত নয়টায় কি বলেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তাহলে হচ্ছে আমরা কালকে ভিজুয়ালাইজার যে কাজটা আছে টোটালটা আমি শিখবো ইনশাল্লাহ তো আজকের ক্লাস তাহলে আমাদের থাকলো তবে ভাই আসলে আপনাদের সবার থেকে ফিডব্যাকটা আমার জরুরি কেন আমার হ্যাঁ, আজকে আজকে আমার সবচেয়ে ভালো ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ আমার ফিডব্যাক আজকে আই এম ভেরি হ্যাপি এটা এটা দরকার ছিল যে আমাদের হাতে খড়ি যেটা জি কারণ যে আপনি যখন দেখাই দেন কিন্তু আমার কিন্তু সব হ্যাঁ ঠিকই তো খুব সুন্দর একটা মানে খুব মানে বুঝি খুব হ্যাঁ কিন্তু নিজে করতে গেলে আটকে যায় এখন আমার দরকার হচ্ছে আচ্ছা, আচ্ছা। উল্টাটা মানে আমি নিজে করি কমই করি নিজে করি এবং সেটা আজকে সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ তো আজকে দেখলাম ভাই ক্লাসে লোকজন অনেক কম ছিল আজকে মধ্যে টাইমিংটা মানে অনেকের সব মানে হয়নি এই জন্য যে একজন বোন মেসেজ দিল যে বাসা উনি চলো বাইরে চলে গেছে বোধহয় কোথাও কিন্তু বাকি দুজনের কাছে কোনো রেসপন্স পাইনি নুর ইসলাম ভাই আপনি একটু দেখবেন মার্জুকুর রহমান ভাই এবং তারিফ আলম ভাই ওনাদেরকে বলবেন ওনার জন্য একটু ব্যাখ্যা করে কেন আসেনি কারণ প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আমি ওনাদেরকে অ্যাড করেছি তাই না তো নুর ইসলাম ভাই শুনছেন আপনি কথা এখন তো ভাই নুর ইসলাম ভাই মনে হয় নাই এখানে তাই নাকি উনি আছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নাই না আছেন কত শুনছেন আমি সুবহানাল্লাহ মাত্র দুইজন ক্লাস করলেন <laughs> কি করা যায় বলেন আচ্ছা ঠিক আছে আসলে আমার চেষ্টা করি আমি ওদেরকে জিজ্ঞেস করবো কি অবস্থা ওরা আশা করি আসবে আগামীকালকে ইনশাল্লাহ কারো যদি নিজে থেকে মানে কি বলে ওই যে পেটে ব্যথা না থাকে তাহলে কিন্তু লাভ নেই আমাদের মানে যত চেষ্টা করি না কেন এই যে আগ্রহ যেটা সেটা কিন্তু আমরা তৈরি করাতে পারবো বলতে পারবো আমাদের বেশি বললে হয়তো চলে আসবে ভয়ে আসবে কিন্তু মন দিবে না যে মাল্টিটাস্কিং করতেছে অন্য কিছু করতেছে মন দিচ্ছে না এই জন্য আমরা চেষ্টা করি আর মানে মন খারাপ করে লাভ নেই আমরা যতটুকু পারি করি ইনশাল্লাহ আমি আছি আপনার সাথে আমার খুব ইচ্ছা শিখবো এটা হ্যাঁ, না না ভাই সেটা তো আছেন তারপর আমার একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমি সময় দিচ্ছি আর আপনারা <laughs> বেশ আমি আশা রাখছি যে আপনাদের বেশ ভালো শেখাইতে পারবো তো আমি চাচ্ছি যে একই টাইমে যদি আরো বেশ কিছু ভাইরা শিখতে পারতো তাহলে সেটা ভালো হতো যেহেতু দাওয়াতি কাজের উদ্দেশ্যে শেখা তার মানে এখান থেকে হয়তো তারা শিখে ভালো কিছু কাজ করতো ইনশাল্লাহ সেটা ভালো লাগতো আমারও আচ্ছা, জি ভাই সেটা আর কি দেখবেন আর যদি আপনি মানে অ্যাডমিন ছাড়াও আমাদের পেজে যারা ইন্টারেস্টেড অনেকে থাকে না অনেক ইয়াং অনেকে থাকে যারা ইন্টারেস্টেড থাকে এরকম তাদেরকেও এনরোল করাতে পারেন তারা যদি শেখে আর কি শেখে যদি কিছু করতে পারে এটা আর কি আমার মনে যেহেতু আমরা এখনো মানে মাঝামাঝি পর্যায়ে আছি বা শুরু হয়ে গেছে কোর্সটা এখন অনেকে আসলে হয়তো আবার প্রথম থেকে দেখাতে হবে হ্যাঁ তো জাস্ট ক্লাসটা দিয়ে দিবেন কেননা তারা যদি কারো আগ্রহ থাকে খুব অনেকে আছে খুব বেশি আগ্রহ করে অনেকে আমাকে ইনবক্স করে যে ভাই ভিডিও এডিটিং এর কাজ শিখবো শিখবো আপনি সময় দেন কিন্তু এখন দেখেন সময় দেওয়া হচ্ছে বা এখানে আমার পার্টিসিপেন্ট তেমন নাই একই টাইমে কিন্তু আমি আরো পাঁচ ফেলের কোনো ব্যাপার ছিল না তো আপনি চাইলে আপনার ফেসবুকে আপনি একটা পোস্ট দিতে পারেন স্যার ভাই যে আমি শেখাচ্ছি কে জয়েন করতে চাইলে মানে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি মানে লিঙ্কটি পাঠিয়ে যে আমি যে ব্রডকাস্ট করি ওখানে অ্যাড করে দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার ঠিক আছে ফেসবুকে ইনশাল্লাহ জাজাক- টেক্সট দিতে পারেন হ্যাঁ ঠিক আছে তো কালকে নয়টার সময় ভাই কি বলেন স্যার ভাই শুনছেন আমার কথা আচ্ছা, আমার কথা বোধহয় আটকে যাচ্ছে আমি শুনতে পাচ্ছি না ঠিক আছে আম, سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته